যেটা আছে এই স্পটিফাই এই স্পটিফাই এর মধ্যে আমরা এখন কি করব এখানে মনে করো যে একটা ক্লায়েন্ট আছে তো মনে করো যে আমার একটা ক্লায়েন্ট চুরি করিস না ভাই হ্যাঁ। যে ক্লায়েন্ট মানে আমার এখান থেকে ক্লায়েন্ট কেমনি বুঝবো না মানে ক্লায়েন্টের অর্ডার দিছে ধর এর অর্ডার গুলো তো এখান থেকে কমপ্লিট করবে এর গানের মধ্যে প্লেস কতটুকু আছে প্লেস মানে হইতেছে ইউটিউবের ভিউ আর স্পটিফাই এর প্লেস আর সাউন্ড ক্লাউড হইতেছে স্ট্রিম এক কথা আর ইউটিউবের হইতেছে সাবস্ক্রাইবার সাউন্ড ক্লাউডের হইতেছে ফলোয়ার স্পটিফাই হইতেছে আমি যে আর্টিস্ট এখানে ঢুকলাম এই যে তার মান্থলি লিসেনার আছে দুই হাজার একশো আটত্রিশ ভেরিফাইড আর্টিস্ট হ্যাঁ স্পটিফাই থেকে টাকা ইনকাম করে অনেক এখন মনে করছ কি যে আমি একটা ক্লায়েন্টের মনে যে কি তো যে রেকর্ড এটা হইতাছে এই আর কি যে দেখ এটা হচ্ছে মনে করছ কিটা যে আমার একটা ক্লায়েন্ট ক্লায়েন্টের এখানে গান এই যে তার এখানে এক লাখ তিরিশ হাজার চারশো চুয়ান্ন জন শুনছে এই গানটা তারপরে এটা এক লাখ উনিশ হাজার এই যে এটার মধ্যে নতুন আমি একটা ওই যে হেদিন যে তোর এখান থেকে কত তোরা যায় বসলে আমি যে পনেরো ডলার আনছিলাম দেখছিলে এই ক্লায়েন্টের এখান থেকে দুই হাজার নয়শো তিরানব্বইটা তারপরে হইতেছে এক লাখ সাতাত্তর হাজার এটা এইগুলো কাজ এখান থেকে আমি আগে এই দুইটা কাজ করছিলাম পরে অনেক নতুন এই কাজ করছি আর হ্যাঁ বাকিগুলো অন্য জনের হাতে করাইছি এর সাথে আমরা অনেকদিন যাবত কানেক্টেড আসলাম না আর কি এখন দেখ তার এখানে দুই হাজার তুই যদি যখন একটা ক্লায়েন্টের প্লেস দিবে স্পটিফাই যদি প্লেস বাড়াস তাহলে তার কি করব যে মান্থলি লিসেনার বাড়বো মানে প্রতি মাসে একটা লিসেনার মানে তার এক মাসে কতগুলা গান শুনছে কতজন মানুষ শুনছে তুই যদি ভেরিফাইড হস ভেরিফাইড আর্টিস্ট হ তাহলে হেরে কি করে যে স্পটিফাই থেকে টাকা দেয় এই গান শোনার পরে টাকা দেয় ইউটিউব থেকে ভিউ বাড়লে যেরকম টাকা দেয় এরকম আর কি এরপরে হইতেছে ধর্মনগর কিতা যে তার অ্যাবাউট এর মধ্যে যাইবে যে অ্যাবাউট এই অ্যাবাউট এর মধ্যে ক্লিক করার পরে দেখ এই যে তার এখানে হয়েছে যে তার কতজন ফলোয়ার আছে ছয় হাজার একশো বাইশ জন ফলোয়ার তার মান্থলি লিসেনার আছে কত দুই হাজার একশো হম আর এখানে হয়েছে লস এঞ্জেলাস ইউএসএ থেকে লস এঞ্জেলাস থেকে তিনশো আঠারো জন লিসেনার্স মান্থলি এরপর হইতেছে কি তার নিউ ইয়র্ক থেকে হইতেছে দুইশো সাতানব্বই জন শিকাগো থেকে দুইশো একান্ন এরপরে হইতেছে এসব্রন থেকে হয়েছে গিয়ে তোর মনে করিস কি হচ্ছে একশো নিরানব্বই আর ফোনিক্স থেকে একশো নিরানব্বই একশো নব্বই এই কয়েকজন হইতেছে তার এই মাসের মান্থলি লিসেনার মানে শুনছে আর কি তো এটা এখন মনে করিস কি যে এখন তোর মনে করিস একটা গানের তুই প্লেস দিতে কিভাবে দিবি প্লেস মানে ভিউজ প্লেস মানে কোন লাগবে স্পটিফাই এর ক্ষেত্রে প্লেস ইউটিউবের ক্ষেত্রে ভিউজ আর হইতেছে সাউন্ড ক্লাউড এর ক্ষেত্রে স্ট্রিম এখন তুই একটা ক্লায়েন্টের তোর মানে ক্লায়েন্টের এটারে তুই ভিউ দিতে অথবা প্লেস দিতে কেমনে দিবে ধর এই গানটার মধ্যে তুই প্লেস দিতে পি প্লেস আর কি যেটা তখন এই যে তিনটা ডট আছে না এই ডটের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর এইটাছে কি তা যে যে তোর ওই যে শেয়ার অপশন আছে না শেয়ার অপশনে ক্লিক করার পরে কপি সং লিংক এটা কপি করবে করার পরে তোর মনে করছে এসএমএম লাইট আছে যেটা এটাতে যাইবে যাওয়ার পরে যে এখান থেকে তোর মনে করছে কি তা যে স্পটিফাই স্পটিফাই মনে হয় একটু পরে অনেকেই পিছনে পিছনে ওই স্পটিফাই প্লেস এন্ড আমি দিলাম পরে দেখি কেন প্লেস কে দশ কে পার ডে ইনস্ট্যান্ট শুরু হইব তাই এখন মনে করিস কি তা এক দশমিক চল্লিশ ডলার এক কে তখন আমি এক দশমিক চল্লিশ অথবা আমি কি করলাম যে জিরো পয়েন্ট এইট জিরো যেটা এটা ইউজ করলাম আমি লিঙ্ক দিলাম এটা এরকম আর কি যে জিরো পয়েন্ট ষাট এটা আমি যে লিঙ্ক দিছি দেওয়ার পরে কোয়ান্টিটি মিনিমাম কত দিতে হইব একশো আমি দশ দুই হাজার প্লেস দিতাম মানে দুই হাজার প্লেস দিলে তুই যদি এক দশমিক চল্লিশ হ্যাঁ, হ্যাঁ, অতটুকু আমার লাগবো তো এখন মনে করো যে এক দশমিক চল্লিশ দিবে তুই কইস না যে ক্লায়েন্টের কইবে যে কেমনে তোর ক্লায়েন্টে যদি জিগা যে তুমি কেমনে আমার এগুলা দিবা দেখো কইবা তুমি অ্যাডস রান করে আনবা আর যদি এমনি করে দাও যে আমি প্যানেল থেকে দিব তাইলে কইবা যে না তোমার কাজ দিতাম না আর প্যানেল সম্পর্কে হ্যাঁ হ্যাঁ জানলে নিজে নিব এখন মনে করো যে আমি এখানে এক দশমিক চল্লিশ যদি দেই তাহলে মনে করো যে আমি এখানে লিংকটা শেয়ার করলাম দেখা যায় যে ফাইভ কে থেকে দশ কে পাঁচ কে থেকে দশ কে পার ডে প্রত্যেক দিন যাইবো আর এক হাজারের দাম হইতেছে কত এক দশমিক চল্লিশ ডলার নিচে এখন মনে করো যে আমি দুই হাজার ক্লায়েন্ট আমার দুই হাজার আমি দুই হাজার দুই দশমিক আট আশি না দুই হাজার দিলে তোর মনে করো সেখান থেকে ক্লায়েন্টের এখানে যাইব মোটামুটি তোর চার হাজারের মতো প্লেস যাইব সমস্যা নাই একটু বেশি গেলে তো সমস্যা নাই ক্লায়েন্টে খুশি হবো এক দুইটা গেল এখন মনে করো যে স্পটিফাই ওখানে তার মনে করো এটা দিলাম মানে আমার এটা গেল যাওয়ার পরে এখন তোর এই যে এটা এখন তার ফলোয়ার দিতাম মানে ফলো আনতে গেলে যেখানে তিনটা ডট আছে না তিনটা ডট ডটের পরে এখানে শেয়ার শেয়ারের পরে হচ্ছে কপি লিংক টু আর্টিস্ট মানে আর্টিস্টের লিংকটা কপি করবা কইরা তারপরে কি করবা এইখান থেকে জাস্ট স্পটিফাই প্লেস এর মধ্যে এখানে এনে দিবা প্লেস না আমার এখান থেকে যাই বইতেছে কি যে স্পটিফাই ফলোয়ার্স ওই যে ফলোয়ার্স ফলোয়ার্স এর মধ্যে ক্লিক করলে 60 ডলারের একটা ফলোয়ার এই যে এটা দিবা তা আমি মনে করো ক্লায়েন্টে চাইছে আমার কাছে 500 ফলোয়ার আমি জাস্ট এখানে 20 টা অথবা নতুন প্রোফাইল হইলে যদি ক্লায়েন্টের দেখো যে নতুন ফলোয়ার তার ফলোয়ার কম তাহলে তুমি মনে হচ্ছে হাইস্ট চল্লিশটা ফলোয়ার দিবে চল্লিশটা ফলোয়ার দিলে তার এক হাজার ফলোয়ার এমনিতে যাবে হ্যাঁ, চল্লিশটা দিলে স্পটিফাই প্লেস বেশি যায় বুঝছিস নি এই আর কি এটা হইতেছে মূলত স্পটিফাই এর কাজ এখন হইতেছে তোর মনে করো যে সাউন্ড ক্লাউড সাউন্ড ক্লাউড কিটা সাউন্ড ক্লাউড ওটি একটা মিউজিক প্ল্যাটফর্ম এটা থেকে মনে করো same S O U N D L O U D SoundCloud SoundCloud লিখে সার্চ করলাম করার পরে এই যে stream listener SoundCloud SoundCloud dot com আমি এখানে লিখে সার্চ করলাম যাওয়ার পরে এখন আমি এটা গেলাম নিয়মিত ডপারিন মিনো আমি sign in I accept sign up for এটা দিলাম তারপরে ফেসবুক দিলাম ফেসবুক দিয়ে কোনো প্রবলেম আছে না আমি জিমেইলে বল এই এটা খোলা কোনো না এটা তো জাস্ট শুধু তুই দেখবে ক্লায়েন্টের কয়টা ভিউজ গেছে প্লেস গেছে এটাও তো আহামরি না কন্টিনিউয়াস রাইহান চাইনিজ আমি চালিয়ে যাব কেন এজটা দিন লাগবে টোয়েন্টি আঠারো বছর উপরে জেন্ডার মেল আর কিছু না অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন মনে করিস কি যে আমার হয়ে গেছে এখানে জাস্ট আমার আর কি সবকিছু ইন্টারফেস এখন আমি ধর একটা ক্লায়েন্ট খুঁজতাম আমারই ক্লায়েন্টের এই লাইসেন্স দিয়ে আমার এটা আমার একটা ক্লায়েন্ট ব্যাংকের এখান থেকে তার প্লেস আছে দুইটা এরকম পনেরো ষোলো কে দশ কে এরকম আর কি এই তানের কাজ করাইছে আগে দেখুন দেখ এইটার মধ্যে সরাসরি কি যে তার ফলোয়ার আছে কতজন এক হাজার নয়শো চুয়াত্তর জন এরপরে হইতেছে তার প্লেস আছে কত এখানে ছয়টা এরপরে কয়টা আছে দুইটা এরপর কমেন্ট আছে কয়টা একটা এখানে আছে কয়টা ষোলো দশমিক পাঁচ কে মানে সাড়ে ষোলো কে মানে দশ কে তেরো কে এই ক্লায়েন্টে এটার মধ্যে তুমি প্লেস দাও কতটুকু আছে তো ক্লিক করলে সরাসরি কেন হলে এই প্লেসের গানটা না এই গানটা আমার প্লেস দাও তখন এটা কি করবো যে ইয়া করবে কপি করে সুন্দর করে দেবে এই আরকে জাস্ট তখন মনে করি আমি গানের ইয়াটা করতাম মানে যে গান আছে না গানের এখানে জাস্ট কম্পিউটারটিকে যে কপি লিঙ্ক কপি লিঙ্ক দিলে দেওয়ার পরে এখানে সাউন্ড প্লেস প্লেসের দাম একবার খুবই কম আমি মনে করি সাউন্ডক্লাউড আমি এখানে এলাম সাউন্ডক্লাউড ক্লাউড এখন প্লে হইতেছে দেখ zero point one zero dollar plays cheapest আমি যদি এখানে প্যাচ দিই প্যাচ দিয়ে যদি মনে করো যে দুই হাজার দিই দুই হাজার আমরা জিরো পয়েন্ট টু জিরো কাটবো তো এটা আমি দিলে এক সেটের ভিতরে শেষ হয়ে যাবে পনেরো মিনিটের মধ্যে শেষ আর স্পটিফাই এটা সেমই থাকবো আর স্পটিফাই এটা জানো কত তিন দিন সময় লাগবো কমপ্লিট হইতে জয় ডলারই তিন দিন সময় লাগবো টু কে দশ জিরো পয়েন্ট টু জিরো এই বিভিন্ন রকম টু কে লেগে তুমি আনবে মানে বিশ ডলার এরকম এখন বুঝছস তো মানে এরকম আর কি যে কোনটা থেকে কিতা আমার মনে করো সাউন্ড ক্লাউড স্পটিফাই কিতা সম্পর্কে বুঝছস তো সাউন্ড ক্লাউড একটা অডিও মিউজিক প্ল্যাটফর্ম স্পটিফাই একটা অডিও মিউজিক প্ল্যাটফর্ম তারপর ডিজার আছে অনেক কিছুর সার্ভিস আছে এখানে তুই দেখে দেখে সার্ভিস গুলো সম্পর্কে অনেক তুই মনে করিস কি তা এখানে ডুইকা তুই দেখে দেখে কইতে পারবে যে তোর কি কি সার্ভিস দিতে পারবে এগুলা লইয়া তোর মনে করো যে ইউটিউবের মধ্যে ইয়া ইনস্টাগ্রামের মধ্যে পোস্ট করতে পারবে তো পোস্ট বানায় বানায় বানায় বানায় এইটাতে পোস্ট করতে পারতাম যেমন ইউটিউব কমেন্ট বানায় দিবে ইউটিউব সাথে শেয়ার বানায় দিবে ইউটিউব ফলোয়ার ইনস্টাগ্রাম ফলোয়ার হ্যাঁ এতে কি কি বানায় বানায় দিতে পারবে সবগুলা অনেকদম ইজি না অর্ডার দেখান লাগবো না অর্ডার দেওয়ান লাগবো না দিক নির্দেশন দেওয়ান লাগবো না যে বানান লাগবো এরকম করে বানান লাগতো না শেষ এটা গেল দ্বিতীয়ত হইতেছে কি তা যে আমরা এখন হইতেছে ইয়া এই এক্সট্রা থিংস এর মধ্যে ঢুকাই মনে ইয়া আপনার মনে করেন একটা পোস্ট ডিজাইন করতে গেলে আমি কিভাবে পোস্টটা ডিজাইন করব ফার্স্ট অফ অল আমার যদি পোস্ট এরিয়াটা বানাইতে মানতাম যে তাহলে আমার প্রায় ফার্স্ট অফ অল যেতে ফাইবারের মধ্যে বাট আমার এই ডেসক্রিপশনটাকে কি করবো আমি এটা মানে কিছু জিনিস যাতে না পারে তা আমার এটা যাইতে একটা আছে এটা ক্লিক করার পরে যে smallestudios.com ফ্রি প্যাকেজম মানে চেকার যেটা এটা এমনি কেউ দেখাইতো না এমনি মানে ইয়ে করতো না জীবনে কতটুকু তোমাকে বুঝে নিজে থেকে ইয়ে করলে ডেসক্রিপশন বলো ডেসক্রিপশন ক্লায়েন্ট থেকে আমি আছে একটা গ্রামার চেক আছে এরপর counter translate English to English এরপর স্মলেস্ট টেক্সটে অনলাইন টেক্সটে আর্টিকেল রিরাইটার আছে না এটা ক্লিক করব আমি এটা দেবো এটার মধ্যে যাওয়ার পরে মূলত এক আর কি এটার ষাট ডলারে থাকবো তো এখন হইতেছে মূলত কি তা যে আমি কেন পেস্ট আর্টিকেল প্রসেসিং এ যাবো আর্টিকেলটা কেন পেস্ট করতে হইব আর্টিকেল রিডাইট টুলস এটার মধ্যে আমি এটা পেস্ট করে তারপরে এটাতে দিতে হইব আমি এখানে পেস্ট করলাম এই যে পেস্ট পেস্ট দেওয়ার পর হইতেছে কি তা এখান থেকে নিচে যে যাওয়ার পর হইতেছে কি তা যে আমার রিরাইট আর্টিকেল আমি জাস্ট এটার মধ্যে রিরাইট আর্টিকেল ক্লিক করছি করার পরে আবার এটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে আর কি সবটা একটু সময় লাগবো স্মল এসইও টুলস এই যে এখানে দেখো যে আমার প্রসেসিং হয়েছে সাতচল্লিশ পার্সেন্ট এখানে ডান হয়ে যাবে আর কি আস্তে আস্তে নেট স্লো তো হয় লাগে আর কি একটু ইয়া মানে এটার মধ্যে তোর ওই যে ওয়ার্ড গুলা চেঞ্জ হয়ে আইব মনে করি সামার্থ ওয়ার্ড আছে না মনে করো যে বাংলা ইংলিশ মিলে সিনোনিম ইন্টোনিম এগুলো আইব এই যে দেখি কেন কোন কোন ইয়া আছে যে তোর এই যে দেখি কেন তোর কি কি আছে এখানে দেখি আগে এটা are you looking for organic YouTube to genuinely একটা আছে আর এখানে হইছে কিটা যে দেখ টু জেনুইনলি আর এখানে হইছে কিটা টু অটোমেটিক্যালি তাহলে এখানে ধর এটা কোন সময় যে এখান থেকে সবগুলো চেঞ্জ হয়ে যাইছে তো এখন মনে করছি এটা কপি করে এখানে প্রত্যেকটি মধ্যে আমার ডেসক্রিপশনে এক দিলে হইবো না আলাদা আলাদা ডেসক্রিপশন দিতে আলাদা আলাদা ডেসক্রিপশন লাগবে যে কপি ক্লিপবোর্ড এখান থেকে কপি করবে কপি করে না ইনস্টাগ্রাম অথবা যে কোনোটার মধ্যে যখন আমি একটা পোস্ট করছি ডেসক্রিপশনে দিলাম আমি